আঠারো শতাব্দীর গোড়ার দিকে দুবাই একটি মাছ ধরার গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয় এবং আঠারোশ বাইশ সালের মধ্যে বনি ইয়াস উপজাতির প্রায় সাতশত থেকে আটশত সদস্যের একটি শহরে পরিণত হয় এটি আবুধাবির শেখ তাহনুন বিন সাকবুতের অধীনে ছিল পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দুবাই একটি বিশ্বব্যাপী শহর এবং মধ্যপ্রাচ্যের একটি প্রধান ব্যবসা কেন্দ্র এটি যাত্রী ও কার্গো বিমানের জন্য একটি প্রধান বৈশ্বিক পরিবহন কেন্দ্র তেল উৎপাদন শহরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সাহায্য করেছিল যা ইতিমধ্যেই একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল সংযুক্ত আরব আমিরাতের পার্শ্ব উপসাগরীয় উপকূলে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় ষোলো মিটার বা বাহান্ন ফুট দুবাই দক্ষিণে আবুধাবি উত্তর পূর্বে শারজাহ এবং দক্ষিণ পূর্বে ওমানের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে হাত্তা নামে আমিরাতের একটি ছোট এক্স ক্লাব রয়েছে যা তিন দিকে ওমান দ্বারা এবং একদিকে আজমান আমিরাত দ্বারা বেষ্টিত দুবাই সরাসরি আরব মরুভূমির মধ্যে অবস্থিত তবে দুবাইয়ের ভূসংস্থান সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ অংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা দুবাইয়ের প্রাকৃতিক দৃশ্যের বেশিরভাগ অংশ বালুচর মরুভূমির নিদর্শন দ্বারা তুলে ধরা হয়েছে আর কঙ্কর মরুভূমি দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চল জুড়ে বিস্তৃত বালি বেশিরভাগই চূর্ণশেল এবং সূক্ষ্ম প্রবাল নিয়ে গঠিত পরিষ্কার এবং সাদা শহরের পূর্ব দিকে লবণাক্ত উপকূলীয় সমভূমিগুলি উত্তর দক্ষিণে টিলাগুলো লাইনে এগিয়ে গেছে যা সলখা হিসাবে পরিচিত আরও পূর্ব দিকে টিলাগুলি বড় হয় বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই দুবাই এক স্বপ্নের শহর অত্যাধুনিক প্রযুক্তি যাতায়াত ব্যবস্থা আকাশচুম্বী ভবন ও মল দিয়ে সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের এই শহরটি বাস্তবিকই পর্যটকদের কাছে অতি জনপ্রিয় এক গন্তব্য দুই সালে পর্যটকদের কাছে বিশ্বের চতুর্থ জনপ্রিয়তম শহর ছিল এটি দীর্ঘদিন ধরে দুবাইয়ের বিশেষ খ্যাতি ছিল বিশ্বের সর্বোচ্চ টাওয়ার এবং সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন পুলিশ কারের মালিক হিসেবে তবে এখন আর এটুকুতেই সন্তুষ্ট নয় তারা নিজেদের জন্য আরও বড় একটি লক্ষ্য নির্ধারণ করেছে তারা আর সেটি হল দুই সালের মধ্যে বিশ্বের সবচেয়ে স্মার্ট ও সুখী শহরে পরিণত হওয়া সুখ নির্ধারণে বাইরের কারো উপর নির্ভর করছে না তারা বরং নিজেরাই গোটা শহর জুড়ে স্থাপন করেছে এক ধরনের অ্যাক্টিভ টাচ পয়েন্ট যার নাম হ্যাপিনেস মিটার্স প্রতিটি মিটারে রয়েছে তিন ধরনের emoji happy face neutral face এবং স্যাড ফেস সাধারণ মানুষ এই ইমোজিগুলো প্রয়োগের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের সকল কাজের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে যা থেকে বোঝা যায় তারা আসলেই কতটুকু সন্তুষ্ট যত বেশি মানুষ হ্যাপি ফেস প্রয়োগ করে শহরের হ্যাপিনেস স্কোর ততই বাড়তে থাকে এই মিটারগুলো স্থাপন ও শহরকে সুখী করে তোলার উদ্যোগটি মূলত স্মার্ট দুবাই চেয়ার এটি একটি সরকারি সংস্থা যার লক্ষ্য হল দুবাইকে একটি স্মার্ট শহরে রূপান্তরিত করা তাদের মূল দর্শন হল সাধারণ মানুষ তখনই আরও সুখী জীবন কাটাতে শুরু করবে যখন তাদের দৈনন্দিন কাজের অভিজ্ঞতা হয়ে উঠবে আরও সহজ ও কার্যকরী আর তা নিশ্চিত করতেই স্মার্ট দুবাই ঘটাচ্ছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার স্মার্ট দুবাইয়ে রয়েছে দুর্ধর্ষ ও চমকপ্রদ সব পরিকল্পনা যেগুলোর বিবরণ এতদিন পৃথিবীবাসী কেবল কল্পবিজ্ঞানের পাতাই পড়ে এসেছে কিংবা পর্দায় দেখেছে স্মার্ট দুবাই নীলনকশা সাজিয়েছে তাদের আকাশে ফ্লাইং ট্যাক্সি উড়িয়ে বেড়ানোর রাস্তায় রাস্তায় অনডিমান্ড অটোনোমাস যানবাহন ছড়িয়ে দেওয়ার এবং শহর প্রতিরক্ষায় রোবক নিয়োগ দেওয়ার এছাড়াও তারা আশা করছে দুই সালের মধ্যে যাবতীয় ভিসা আবেদন লাইসেন্স নবায়ন এবং বিল পরিশোধের কাজগুলো ডিজিটালি সম্পাদনের ব্যবস্থা করতে এর মাধ্যমে তারা প্রতি বছর ডিজিটালি সম্পন্ন করতে পারবে একশত মিলিয়ন কাগজে দলিলের কাজ এভাবেই কাগজকে বিদায় করে দিয়ে এবং সরকার ব্যবস্থাকে ব্লকচেইনে নিয়ে যাওয়ার মাধ্যমে স্মার্ট দুবাই স্বপ্ন দেখছে শহরটিকে বিশ্বের সবচেয়ে স্মার্ট পরিচ্ছন্ন ও সুখী দেশে পরিণত করার এ ধরনের প্রকল্প যে শুধু দুবাইতেই শুরু হয়েছে তা কিন্তু নয় বিশ্বের প্রায় সকল বড় শহরই এখন নিজেদেরকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাধন্য করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে দুবাইয়ের বিশেষত্ব এই যে তাদের চেষ্টা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ নেই বরং তারা সফলতা লাভের পথে বেশ অনেকটাই এগিয়ে গেছে মানব সভ্যতার ইতিহাসে চতুর্থ শিল্প বিপ্লব ঘটতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তাই দুবাইও স্মার্ট হয়ে ওঠার পথে সবচেয়ে বড় সোপান হিসেবে বিবেচনা করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই দুবাইয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব মনে করছে মেশিন এ নিজেদেরকে আরও ঝালিয়ে নেয়ার মাধ্যমেই তারা দুবাইয়ের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে পারবে বর্তমানে তাই দুবাইয়ের সরকার ব্যবস্থা থেকে শুরু করে শহরের বিভিন্ন ক্ষেত্রে ঘটছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ দুবাই প্রশাসন গাছছড়া বেঁধেছে আইবিএম সহ বিশ্বের আরও বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশেষায়িত কোম্পানির সাথে সরকারি নানা প্রকল্পে তারা সাহায্য করছে তো বটেই এছাড়া অংশগ্রহণ করছে ব্যক্তি মালিকানাধীন নানা প্রকল্পেও বর্তমানে রিয়েল লাইফ হাইপারলুপ নবায়নযোগ্য শক্তি ইলেকট্রিক যানবাহন ফ্লাইং ট্যাক্সি ফ্লাইং জেটপ্যাক প্রভৃতি সকল প্রকল্পেই ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভর করে এ প্রকল্পগুলো এগিয়ে যাচ্ছে এছাড়া ফোর্বসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে উন্নত সেখানে প্রায় সমস্ত অপারেশন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত হয় যা বিশ্বের অন্য কোনো বিমানবন্দর আজ পর্যন্ত সাফল্যের সাথে অর্জন করতে পারেনি দুই শূন্য দুই শূন্য সালের মধ্যে দুবাই বিশ্বের প্রথম সম্পূর্ণ ব্লকচেইন চালিত শহর হয়ে উঠবে ব্লকচেইন প্রযুক্তি প্রশাসনের জন্য নাগরিকদের গোপন তথ্য রক্ষা করা এবং পরিচয়ে জালিয়াতি প্রতিরোধ করা সহজ করে তুলবে মূলত একটি বিতরণ করা ডাটাবেস হিসাবে ব্যবহৃত ব্লকচেইন ডেটা স্টোরেজের একটি স্থায়ী সর্বজনীন রেকর্ড হিসাবে কাজ করার জন্য সমস্ত কম্পিউটার নেটওয়ার্ককে লিঙ্ক করতে সক্ষম হবে ডিবিএস প্রকল্পটি বাস্তবায়িত হলে ভিসা আবেদন ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা শিশুদের স্কুল কলেজে ভর্তির মতো সমস্ত প্রশাসনিক কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন হবে নিজস্ব ক্রিপ্টোকারেন্সি খাস প্রায় দুই বছর ধরে বাজারে রয়েছে যা নাগরিকদের ডিজিটাল নগদ দিয়ে সব ধরনের পরিষেবার জন্য অর্থ প্রদান করতে দেয় এইভাবে দুবাই প্রযুক্তিগত সমৃদ্ধির পথে ভয়ঙ্কর গতিতে এগিয়ে চলেছে এবং তাদের হাতে যে পরিকল্পনা রয়েছে তারা কেবল অদূর ভবিষ্যতে উন্নতি করতে থাকবে সব মিলিয়ে সেখানকার নাগরিকদের জীবনযাত্রার মান এখন এতটাই উঁচুতে অবস্থান করছে যে মধ্যপ্রাচ্য বা এশিয়ায় শুধু নয় এমনকি পশ্চিমা বিশ্বের দেশগুলোর কাছেও তা রীতিমতো ঈর্ষণীয় একটি বিষয় একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমাদের সর্বশেষ ভিডিও পেতে পাশের বেল বাটনে ক্লিক করুন